কিন্তু আজকে কিন্তু বাঘ দেখতে পাবি না এক জায়গায় বসে আছে না এখানে লাইট কম হ্যাঁ, এত বড় একটা সিংহকে এইটুখানি জায়গার মধ্যে যদি রাখি সে ঘুমিয়ে কি করবে সুন্দর করে কই কটা বাঘ দেখা হলো দেখায় বেশ মুখটা এধারে পাখিগুলো কি সাহস কি কোথাকার জীব কোথায় চলে এসছে হ্যাঁ বলছি কোথায় ছিলাম আর কোথায় এলাম? সত্যি এরকম জঙ্গলে এদের এরকম আটকে রাখা উচিত না। ओए यो वो भी है तीन है वो उधर बैठा है वो कोई नीचे बोला वो उधर अरे नीचे नीचे वो दो वो एक तीन ये बड़ा जोरदार है जी सुंदर है हाँ, ये विक्की अपना ए बिक्की विक्की एक बार धाड़ दिया विक्की जंप मार दिया यहाँ तक आ जाएगा हवा निकल जाएगी চারটা হেঁটে হেঁটে হলো সালমান খানকে দেখানো যাবে না এইসব 有一个楼上，那是绿的，新搬什么东西？ভালো তো ঘাস ও সিং ভেঙে গেছে কালোটা হচ্ছে ছেলে বুঝলেন না ও পাশে দুটো এই পাশে দুটো চারটে দু দুইটা চারটে আচ্ছা আচ্ছা এখানে যে পিলারটা চলে এলো না